বন্ধুরা আশা করি আপনার সবাইটা ভালো আছেন e এম স্কলারশিপে যে স্টুডেন্টরা আবেদন করেছে প্রায় অনেকই স্টুডেন্টের তাদের অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়ে রয়েছে প্রায় অনেকই স্টুডেন্টের তার ভিতরে টাকাটা পেয়ে গেছে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে অনেকই স্টুডেন্টের টাকাটি বিতরণ করা হয়েছে তাদের ক্লেম মেসেজের মাধ্যমে তারা বুঝতে পারেছেন কি তাদের অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকাটি বিতরণ করা হয়েছে এর ভিতরে অনেক স্টুডেন্ট আমার কমেন্ট বক্সে জানিয়েছে যে তাদের ক্লেম মেসেজটি তারা পায়নি তো ওকে স্যাংশন হয়েছিল অ্যাপ্লিকেশনটি তা ওরা ক্লেম মেসেজটা কেন পায়নি তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝাবো কি তারা ক্লেম মেসেজটি কেন পায়নি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাকে বলে রাখি কি আপনার অ্যাপ্লিকেশনটি স্যাংশন আপনার পার্সেন্টেজ বা আপনার যা যত আপনার ফ্যামিলি ইনকাম দিয়েছে তার অনুযায়ী হয় অসংখ্য ছাত্রছাত্রী ফেব্রুয়ারি চব্বিশ তারিখে টাকাটি পেয়ে গেছে তো অনেক স্টুডেন্টরা পায়নি তো অনেক স্টুডেন্টের এই একটা ডাউট আছে কি আমরা টাকা কেন পাইনি আমার অ্যাপ্লিকেশানটি ক্যান্সেল হয়ে গেছে বা আমার পেমেন্টটা ফেল হয়ে গেছে নাকি তো বন্ধুরা আমি আপনাকে বলে রাখি কি এরকম কিছুই নয় টাকা ডিসবার্সমেন্টের কাজটি আপনার পার্সেন্টেজ অনুযায়ী হয় যার মেরিটে নামটি উপরে থাকে তারা টাকাটি আগে পেয়ে যায় হয়তো বা কি ফান্ডটি শর্ট হয়ে গেছে তো নেক্সট ফান্ডে আপনারা টাকাটা পেয়ে যাবে নেক্সট ফান্ড যখনই আসবে আপনারা টাকাটি পেয়ে যাবে নেক্সট ফান্ডটা কখন আসবে আপনাকে বলে রাখি কি মার্চের প্রথম সপ্তাহে নেক্সট ফান্ডটি আসতে পারে বন্ধুরা যাদের অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়ে রয়েছে তারা এই শিফটে টাকাটি পেয়ে নিতে আপনারা নেক্সট ফান্ড আসার পর আপনারা টাকাটা পেয়ে যাবেন আপনারা ওয়েট করুন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা যদি টাকাটা পেয়ে থাকে আর আপনারা যদি অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়ে থাকে আপনারা যদি টাকা না পেয়ে থাকেন আপনারা তাও জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করাটা ভুলবেন না আর কমেন্টটা অবশ্যই করবেন যাতে আরও স্টুডেন্টের হেল্পফুল হয়